তো হ্যালো গাইস ডিপ্রেশন চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম তো আজকের থাম্বেল দেখে হয়তো বুঝে গেছেন যে ভিডিওটা কীরকম হতে যাচ্ছে তো ক্যাশ আউট প্রবলেম আগের মতোই আছে মানে কোনো সলিউশন এখনও বাইর হয় নাই দেখেন আমি একবার ট্রাই করে দেখাচ্ছি আপনাদের দেখেন মানে আগের মতোই সমস্যাগুলো করতেছে তো গাইস একটা নিউজ হয়তো সবাই শুনে শুনছেন যে রিং আইডির যে মানে পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে দুই অক্টোবর তো মানে আজকা তাকে গ্রেফতার করা হয়েছে এই নিউজটা আমি এক ঘন্টা আগেই পেয়েছি তো গ্যাস দেখেন তাকে যে গ্রেফতার করা হয়েছে এর জন্য মানে অনেক জায়গায় অনেক কিছু বের হয়েছে তো দেখতেই পারতেছেন তার মানে গ্রেফতারের নিউজগুলা তো দেখেন তো এখন সবার মনে একটাই প্রশ্ন যে তারা এখন কি করবে হাজার হাজার টাকা ইনভেস্ট করছে এখন রিং আইডি কে চালাবে সবার মনে একই প্রশ্ন তো গাইজ এর জন্য কোনো টেনশন করার দরকার নেই এটা আবারও আগের মতো ঠিক হয়ে যাবে তো রিং আইডির পরিচালনা করতেন সাইফুলকে গ্রেফতার করা হয়েছে আজ রবিবার তো এখন সবার মনে প্রশ্ন আসতে পারে সে যদি পরিচালক হয় তাহলে শরীফ ইসলাম কি সেও মানে একজনই সে কানাডায় থাকে তো গাইস আমার ভিডিও আমি এখানেই শেষ করতেছি এর পরবর্তীতে নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখেন যাতে পরিবর্ত ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন তো আসসালামু আলাইকুম